আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন ফ্রি বিটকয়েন আর্নিংয়ের উপর বেশ কয়েকটি ভিডিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলের মধ্যে দিয়েছি এবং আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ ইনকাম করছেন এবং আমাকে মেসেজ করে জানিয়েছেন যে এই ধরনের ট্রাস্টেড ওয়েবসাইট বা অ্যাপস থেকে থাকলে সেগুলো বারবার রিভিউ দেওয়ার জন্য আমি আজকে তেমন একটি international Best Mind dot CC সম্পর্কে আমি রিভিউ দিব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনায়াসে আপনি এই ওয়েবসাইট থেকে এক ডলার তাহলে উইড্রো নিতে পারবেন এবং খুব সহজে বেশ কয়েকটি পেমেন্ট মেথড ইউজ করে আপনি আপনার টাকাটা পকেটে নিয়ে আসতে পারবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভিডিওতে শেয়ার করবো আশা করি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 আপনি দিন শেষে বা মাস শেষে একটি বড় ধরনের ইনকাম না হলেও সরো ইনকাম এনশিট করে নিতে পারেন সো আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টি শেয়ার করবো স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন সো প্রথমে আমি ওয়েবসাইটে চলে আসলাম এটির নাম হচ্ছে ব্যাস্ট মাইন্ড ডট সিসি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি সত্যি কোনো রকম দক্ষতা অভিজ্ঞতা অথবা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আর্নিং করতে চান তাহলে অনায়াসে কিন্তু আপনাকে টার্গেট করে নিতে হবে পলিসি তার মানে পলিসি অ্যাপ্লাই করে আপনাকে অ্যাপস বা ওয়েবসাইটের পরে সময় দিয়ে আর্নিংগুলো এনশিয়ার করে নিতে হবে এই ওয়েবসাইটটিতে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে অবশ্যই একশো এগারো গিগা হার্স পার সেকেন্ড তার মানে একশো এগারো পয়েন্ট পাবেন এবং এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে five hash per second you get for is registration on your referral link আপনি রেজিস্ট্রেশন করার পর একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই রেফারাল লিঙ্কটি বিভিন্ন social media like Facebook Twitter Pinterest ইনস্টাগ্রামে যদি আপনি প্রোভাইড করেন বা শেয়ার করেন তার এগেনস্টে আপনি five G H per second করে পাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর বেশ কয়েকটি অপশন এখানে রয়েছে এই অপশনগুলোর মধ্যে প্রথমত রয়েছে ten percent gigahertz per second for the purchased capacity by your for referral one level two level এইভাবে দেওয়া রয়েছে সো স্টেপ বাই স্টেপ আপনি যদি এখানে লেগে থাকেন তাহলে দিন শেষে লাভবান হবেন এবং এখানে level one level two level sales পর্যন্ত কিন্তু পার্সেন্টেজ আকারে দেওয়া রয়েছে ফ্রিকোয়েন্টলি আক্স কোয়েশন দেওয়া রয়েছে আপনি এই কোয়েশনগুলো অবশ্যই পড়ে নেবেন আনসারগুলো সাজিয়ে দেওয়া রয়েছে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার ফলে সরাসরি আপনাকে ইন্টারফেসে নিয়ে নিয়ে আসবে সো ও আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে সে দেখিয়ে দিয়েছি সো এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হলে অবশ্যই একটি রেফারেল লিঙ্ক লাগবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ইন্টারপ্রাইজের মধ্যে চলে আসবেন ইউজার নেম তার মানে আপনার ডাক নাম দিবেন এরপর ভ্যালিড ইমেল অ্যাড্রেস তার মানে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এরপর আপনাকে পুনরায় ইমেল অ্যাড্রেসটি দিতে হবে তারপর পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন এই যে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সে ক্লিক দিয়ে দিতে হবে এরপর আপনি এই বক্সে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে সরাসরি রেজিস্ট্রেশন বাটন ক্লিক করার পরে আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে আশা করি খুব সহজেই অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটটিতে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন একটু যখন নিচে চলে আসবেন স্ক্রলিং করে তাহলে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে যখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার সব কিছু জিরো জিরো দেখাবে এরপর bitcoin litecoin dogecoin bitcoin cash dollar আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি মাইনিং করে করে কীভাবে আর্নিং করবেন সেটি একটু পরে দেখাচ্ছে যেহেতু এখানে প্রায় পাঁচটির মতো ক্রিপ্টোকারেন্সি বা ওয়ালেট রয়েছে আপনি খুব সহজেই তাদের এই প্ল্যাটফর্ম থেকে আর্নিংগুলো উইড্রো করে নিতে পারবেন ফার্স্টে যে কোনো একটি ওয়ালেট ইউজ করে সেটি আমি দেখিয়ে দিব সো আপনি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান তাহলে তাও পারবেন ইউটিউব চ্যানেল রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে এরপর ফেসবুক টুইটার এবং এখানে ইমেল দেওয়া রয়েছে সো প্রথমে আপনি কীভাবে মাইনিং করবেন সেটি দেখাচ্ছে মাইনিং বিষয়টি অত্যন্ত সহজ মাইনিং হচ্ছে জাস্ট আপনি যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলে রাখবেন এবং আপনি অ্যাক্টিভ থাকবেন কোনো কাজ করতে হবে না অটো ডলারগুলো জমা হতে থাকবে এটি হচ্ছে মাইনিংয়ের মজা আশা করি বুঝতে পেরেছেন সো কীভাবে মাইনিং করবেন সেটি আমি দেখাচ্ছি ফ্রিতে আপনি আর্নিং করার জন্য মাইনিংটাকে অবশ্যই চুজ করবেন এখানে মাইনিংয়ে যখন আপনি ক্লিক করবেন তখন ক্লিক করার পরে সরাসরি আপনাকে বেশ কয়েকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বিটকয়েন বিটকয়েন থেকে যদি আপনি আর্নিংগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে চার হাজার সাত সাতচল্লিশ হাজার একশো একান্ন দশমিক পাঁচ আট ডলার উড্রো আর্নিং করে নিতে হবে লিড করে নিতে হলে প্রায় একশো বাহাত্তর দশমিক আট আট ডলার আর্নিং করতে হবে ডগি করে নিতে হলে zero point zero four nine zero dollar আপনাকে আর্নিং করতে হবে সো প্রথমে আপনাকে মনে রাখতে হবে সহজ কোনটি সহজ মেথড হচ্ছে যদি আপনি এটি অ্যাক্টিভ করে দেন তার মানে এইখানে যদি ডলারটি যদি অ্যাক্টিভ করেন তাহলে ওয়ান ডলার হলে আপনি উড্রো নিতে পারবেন এবং এটি হচ্ছে বিটকয়েন ক্যাশ চারশো পঁচাশি সাতাশি দশমিক নয় তিন ডলার আর্নিং করলে আপনি এটি এখান থেকে উড্রো নিতে পারেন সো সহজটি আমি দেখাচ্ছি ধরুন আপনি এটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে এটি টেনে দেবেন টেনে দেওয়ার ফলে এটি কিন্তু অটো মাইনিং হতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন সো এটি অটো মাইনিং শুরু হয়ে গিয়েছে সো এভাবে কিন্তু অলরেডি চলতে থাকবে এভাবে যেতে যেতে যখন আপনি ওয়ান ডলার আর্নিং করবেন তার মানে ওয়ান ডলার হলে কিন্তু আপনি উড্রো নিতে পারবেন কীভাবে উড্রো নেবেন সেটিও একটু পরে দেখাচ্ছি তার আগে বলে রাখি যে আপনি এখানে রেফারেল করে করে আর্নিং করবে সেটি দেখাচ্ছি সেটির জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে ক্লিক করতে হবে অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করার পরে আপনি এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটি অবশ্যই সুইং করবেন তার মানে ছোটো করে নেবেন এই যে আমার রেফারেল লিঙ্ক এটি আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন এ ধরনের একটি রেফারেল লিঙ্ক পাবেন এটি আপনি কপি করবেন কপি করার পরে বিভিন্ন ধরনের social media like Facebook Twitter Pinterest Instagram Telegram channel অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেইখানে যদি আপনি প্রোভাইড করেন তারা যদি আপনার এই লিঙ্কটি ইউজ করে অ্যাকাউন্ট করে তার প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য আপনি ফাইভ গিগাহার্স পার সেকেন্ড করে পাবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এই হচ্ছে রেফারাল করে করে কীভাবে আর্নিং করা সেটি এবার আমি আবার মাইনিংয়ে চলে যাচ্ছি মাইনিংয়ে আসার পরে আমি যেহেতু ডলারটি অ্যাক্টিভ করে দিয়েছি সুতরাং এটি কিন্তু অটো মাইনিং হতে থাকবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এই যে মাইনিং হচ্ছে সো এবার দেখাচ্ছি যে আপনি কিভাবে এখান থেকে বাকি অপশানগুলো কাজে লাগিয়ে আর্নিং আরও ইনক্রিজ করতে পারবেন এখানে ডিপোজিট যেটি রয়েছে সেই ডিপোজিটে যখন আপনি ক্লিক করবেন অবশ্যই আপনি এখানে ইনভেস্ট করবেন তার মানে আপনি যত আর্নিং করতে চাচ্ছেন তার মানে তার সে আরও বেশি আর্নিং করতে চাইলে অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট করতে হবে সো ওয়ান ডলার ডিপোজিট যদি করতে চান তাহলে অর্থাৎ এখানে মিনিমাম ওয়ান ডলার ডিপোজিট করা যাবে সেটি Perfect Money bitcoin litecoin dogecoin dash bitcoin cash অথবা জ্যাট ক্যাশের মধ্যে মাধ্যমে আপনি সেটি ডিপোজিট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব শুরুতে আপনি ফ্রিতে আর্নিং করবেন তার মানে মাইনিং করে আর্নিং করবেন যখন আপনি এক ডলার আর্নিং করবেন তখন আপনি সেটি ডিপোজিটে চলে যেতে পারবেন নিজের পকেট থেকে কখনও আপনি এইখানে ইনভেস্ট করবেন না সেটি আপনাকে আমি রিকমেন্ড করছি সো এবার কিভাবে দেখাবো উড্রো কীভাবে নেবেন আসবেন সেটি উইড্রো নিতে হলে উইড্রো বাটনে আপনাকে ক্লিক করতে হবে উইড্রো বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এটি ইন্টারফেস উপস্থিত হবে মিনিমাম উইড্রোল ব্যালেন্স হচ্ছে এখানে কিন্তু ওয়ান ডলার সো আপনি এই যে ওয়ান ডলার এখানে রয়েছে আপনি বিটকয়েন সিলেক্ট করে দিলেন এরপর আপনাকে বিটকয়েন অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে কোথায় বিটকয়েন অ্যাড্রেস পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি সরাসরি আপনাকে কয়েন বেসের মধ্যে চলে যেতে হবে আপনার যদি কোনো কয়েন বেস অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে গুগলে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অনায়াসেই এই কয়েন বেস ডট কমের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন কয়েন বেস ডট কমের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার সুবিধা হচ্ছে এখানে বেশ কয়েকটি অপশন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন bitcoin ethereum XRP bitcoin cash litecoin stellar lumens Zcash এগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন যখন অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে ফেলবেন তখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হচ্ছে আপনি বিটকয়েনটা ইউজ করতে চাচ্ছেন বিটকয়েনে ক্লিক করবেন বিটকয়েনে ক্লিক করার পরে সরাসরি ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি আপনি কপি করবেন কপি করার পরে সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি এখানে চলে আসবেন তার মানে যখন আপনি উড্রো নেবেন তখন কিন্তু আপনাকে এই উড্রোর মধ্যে এটি অ্যাড করে নিতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন সো সেটি আমি দেখাচ্ছি উড্রোতে আপনাকে এখানে অ্যাড্রেসটি পেস্ট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন সো আমি বিটকয়েনটি অ্যাড করে নিলাম এখানে যেহেতু আমার এখনও সাফিসিয়েন্ট ব্যালেন্স হয়নি সুতরাং আমার এটি এভাবে দেখাচ্ছে যখন এক ডলার হয়ে যাবে তখন আপনি বিটকয়েনের অ্যাড্রেসটি এখানে পেস্ট করেন পেস্ট করে উইড্রো বাটনে ক্লিক করে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে দেবে এখন আপনাকে আমি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই ওয়েবসাইটটি থেকে তার মানে বেস্ট মাইন্ড ডট সিসি থেকে যে পেমেন্টটা ওয়ান ডলারটা নেবেন সেটি আপনার এই কয়েন বেসের মধ্যে নিয়ে আসলেন কয়েন বেস থেকে কীভাবে বিকাশ অথবা রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন সেটির জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটি হচ্ছে cash wallet BD dot com cash wallet BD dot com একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে কোনো ওয়ালেটের টাকা আপনি বিকাশ রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন সো আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে আপনি ইউজ করতে পারবেন ওয়েব মানি পারফেক্ট মানি নগদ পেয়ার রকেট বিকাশ এগুলো থেকে আপনি আপনার টাকাটা নিয়ে আসতে পারবেন সো আমি কয়েন বেস বিটিসি সেটি সিলেক্ট করে দিচ্ছি এটি থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি ধরুন বিকাশ বিকাশ আপনাকে সিলেক্ট করে দিতে হবে অথবা আপনি রকেট নগদও সিলেক্ট করে দিতে পারেন এক ডলার সমান এখানে সাতাত্তর টাকা বাংলাদেশি টাকা এরপর এক্সচেঞ্জে ক্লিক করলে চব্বিশ ঘন্টার মধ্যে এই আপনি বিটিসি থেকে তার মানে বিটকয়েনটা সরাসরি আপনি বিকাশে নিয়ে আসতে পারবেন এ হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই বেশি বেশি লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার সেই ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করতে করতে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care